বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের খবর জানাবো প্রোটিয়া আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে এক রানে পিছিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ছয় রান বেননির উইলমোর পার্কে একুশ রানে প্রোটিয়া একাদশকে প্রথম ধাক্কা দেন শুভাশিস রায় একে একে মোস্তাফিজ তাসকিন শফিউল মেহেদি হাসান উইকেট শিকারে যোগ দিলে একশো আটষট্টি রানে ছয় উইকেট হারায় স্বাগতিকরা এরপর ক্রিস্টেনসেন এবং ফনবার্গ উনআশি রানের জুটি করেন হাফ সেঞ্চুরি করেছেন জুবায়ের হামজা ক্রিস্টেনসেন এবং ফনবার্গ আট উইকেটে তিনশো তেরো রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়া আমন্ত্রণমূলক একাদশ বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণা করেছিল সাত উইকেটে তিনশো ছয় রানে পেসারদের পারফরমেন্সে সন্তুষ্ট bowling coach Courtney Walsh okay আমি এখন পর্যন্ত প্রস্তুতিতে আমি সন্তুষ্ট প্রস্তুতি ম্যাচে পেসারদের কার কি অবস্থা সেটা দেখে নিতে পারলাম টেস্টের আগে ভুলভ্রান্তি সংশোধনের সুযোগ পাব আবারও বলছি পেসারদের ধারাবাহিক হতে হবে এই কন্ডিশনে নিয়ন্ত্রণ রেখে বল করাটাও জরুরি এদিকে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো প্রোটিয়া স্কোয়াডে ডাক পেয়েছেন দু হাজার চোদ্দ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক এডেন মার্করাম দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি হাসিম আমলা টেম্বা বাবুমা থিউনিস ডি ব্রুইন কুইন্টন ডি কক ডিন এলগার কেশব মহারাজ মর্নে মর্কেল ডোয়ান অলিভিয়ের ওয়েন পার্নেল অ্যান্ডাইল ফেলুক ওয়ায়ো এবং কাগি রাবাদা আটাশ অক্টোবর সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট ক্রিকেট বোর্ড নির্বাচনে নাজমুল হাসান পাপনের পক্ষে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন বোর্ডের প্রভাবশালী পরিচালকরা নিজে না চাইলেও পরিচালকদের সমর্থনে আবারও বিসিবি সভাপতি হবার পথে নাজমুল হাসান এরই মধ্যে নির্বাচন ইস্যুতে আদালতে মামলা হলে তা মোকাবেলার পরিকল্পনাও করেছে বোর্ড নতুন কোনো বিপত্তি না বাধে মাস পেরুলেই ক্রিকেট বোর্ড নির্বাচন দুই অক্টোবর এজিএম আর ইডিএমে নির্ধারিত হবে যার রূপরেখা তবে তার আগে কথা লড়াই জমেছে বেশ মোবাসির হোসেনের আইনি নোটিশ যেন আগুনে কি বলি সাবর হোসেন চৌধুরী উনি আমাকে চিঠি দিয়েছিলেন আগে একটা এজিএম করি না কেন মোবাসির সাহেবকে আমি টক শোতে কয়েকবার বলতে শুনেছি এজিএম করে না এজিএম করে না দেখলেন তো এগুলো ভণ্ডামি বলি আমি মনে করি এসব আমার পছন্দ না বোর্ড প্রধান ঘোষণা দিয়েছিলেন নতুন মেয়াদে সভাপতি হতে আগ্রহী নন তবে নির্বাচন ইস্যুতে তার সবশেষ বক্তব্যে তা খুব একটা প্রতিফলিত হয় না পুরো বোর্ড একাটটা আর সেটাই বড় শক্তি বিসিবি সভাপতির আমরা মনে করি এই বর্তমান অবস্থান যেটা রয়েছে এবং এটাকে যদি ধরে রাখতে হয় মাগুর হোসেন পাপনের প্রয়োজনীয়তা রয়েছে He should stay. He definitely should stay. He is a very much a dynamic leader. এবং ওনার নেতৃত্বেই বোর্ড আমি মনে করি আগামী চার বছর চার পাঁচ বছর কাজ করা উচিত নাজমুল হাসানের পক্ষে সরাসরি অবস্থান নেয়া তিন পরিচালকের সম্পর্কই বোর্ডের সাথে যুগ পেরোনো সব ইস্যুতে বোর্ড সভাপতির সম্পৃক্ততা নিয়ে আছে আলোচনা সমালোচনা তবে তা ইতিবাচক ভাবে দেখেন আফজালুর রহমান সিনহা জালাল ইউনুস খুশি স্বাধীনভাবে কাজ করতে পারায় আর হানিফ ভুইয়ার মতে নাজমুল হাসানের বিকল্প নেই বোর্ডে যদি আমি কোনো একটা কোনো ভুল করে থাকি আমার কমিটিতে ডেফিনেটলি উনি আমার কাছে এক্সপ্লেনেশন চাইবেন কিন্তু ফ্রিডম কিন্তু আমাদের দেওয়া আছে সবাইকে উনি খুব বেশি ইনভলভ হয়ে যান which is very very good for cricket একটা সভাপতি সাহেব যখন নিজে পার্সোনালি ইনভলভ হয়ে যায় অনেক ব্যাপারেই জিনিসগুলি খুব ইজিলি সলভ হয়ে যায় এমন একটা চ্যালেঞ্জে উনি দায়িত্ব নিয়েছিলেন আবার এমন এক জায়গায় নিয়ে গেছেন ক্রিকেটকে এই মুহূর্তে ওনার ছাড়া বিকল্প কেউকে আমরা চিন্তা করতে পারি না ভাবতে পারি না উনি কিভাবে আছেন নাইমুর রহমান সভাপতির সাথে শীতল সম্পর্ক উষ্ণ হয়েছে প্রকাশ্যে না জানালেও আসন্ন নির্বাচনে পাপনের সাথে থেকেই মাঠে নামবেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক মতামত যদি এখনই দিয়ে দিই তাহলে ইলেকশনে ভোট দিব কিভাবে নাজমুল হাসান পাপন ভাই যদি আমাকে প্রশ্নটা করে তাহলে আমি এই উত্তরটা দিতে পারবো ওনাকে দিতে চাই আগে আমি মিডিয়াতে এই প্রশ্নের উত্তর দিতে চাই না বিসিবি মোবাশের হোসেনের আইনি নোটিশের জবাব দেয়নি রিটের পথে এগুবে বিরোধীরা তবে বোর্ডের পরিকল্পনা আলাদা আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেয়া রিয়াসাদ আজিম চ্যানেল